ভাই আমি কিছু বাড়িতে টাকা পাঠাইতাম কিন্তু কি করে পাঠাবো আমার কাছে তো আকামা নাই আকামা না থাকলে টাকা কি করে পাঠাবো কোম্পানি তো আমার এখনো আকামা দেয় নাই এই মিয়া তুমি তো সৌদি আরব নতুন আইসো তুমি তো কিছু বোঝো না মিয়া আমার কাছে ফোন নাম্বার আছে আমার কাছে ফোন নাম্বার নিয়ে আমি বিকাশে টাকা বাড়িতে পাঠাই দাও নতুন আইসো মিয়া কিছু যা বেতন পাইছো তাই পাঠাই দিবা সব কিছু তুমি তুমি কিছু রাইখে দাও সব পাঠাই দিলে তুমি খাবো কি মিয়া বিদেশে বাড়িতে পরে কেটাই দিব রুবেল ভাই বিকাশে টাকা দিলে তো টাকা আরো কমলো আপনি তো বিকাশের নাম্বার দিলেন আপনার কাছে তো আকাম আছে আপনার আকামাতে আমার টাকাটা পাঠাইয়ে দেন তাহলে তো আমার উপকার হয়ে জায়গা ব্যাংকে টাকা দিলে নাকি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট সরকার বেশি দেয় কিন্তু মিয়া আমি তোমার কেম ভাই দিমো আকামা আমি তোমার টাকা কেম ভাই পাঠামো আমারও তো কোম্পানি ছুটি দিব না তাইলে আমি কেম ভাই যাবো ইয়া কিছু বুঝো না তোমার টাকা আমি পাঠাবো যাবো কিছু জন্য তুমি পাঠাও তোমার কাছে আকামা নাই তুমি বিকাশে পাঠাই দাও বেশি বুঝো তুমি আমি তো নতুন আসছি আমার তো ছয় মাস ছয় মাস সাত মাস এরকম হয়েছে আর কি ছয় মাস সাত আচ্ছা তুমি নতুন আইছো তুমি সুপারভাইজারের না কথা কও সুপারভাইজারের না কথা বললে হয়তো তোমার ছুটি দিতে পারে বুঝতে পারছো তুমি আমারে নিয়ে যাইও আমিও কথা কমাতে যাই বলতেন সুপারভাইজারে যে ও টাকা পাঠাও বাড়িতে আপনি তো জানেন আমি নতুন মানুষ হিন্দি বেশি একটা বুঝি না আপনি বইলা দিলে আমার জন্য ভালো হইতো আর কি। हाँ मुदीर मुदीर हमको टाका बांग्लादेश में भेजेगा हम कल ड्यूटी नहीं आएगा हमको छोटी का हम पैसा भेजे थोड़ा छुट्टी है ठीक है और तो पैसा भेज देने का बाद जितना पैसा है बांग्लादेश में भेज दे भेज देने का बाद फिर पोस्ट ड्यूटी आ जाना रेस मेस करके मार्केट में के जितना जो कुछ करना है करके फिर ड्यूटी आ जाना ठीक है टेंशन मत लेना हाँ। हम तो है ही नहीं भाई कितना सुन वाला सुन ली हमने नहीं कितना बड़ा बन बारी আমি তো গৃহবন্দির ব্যবসা করি আমার স্যার দেন আমি আপনার টাকা পাঠাই আচ্ছা, ঠিক আছে ভাই আপনি যখন আইসেন ভালো হয়েছে আমার এই আমার বাড়ির অ্যাকাউন্ট নাম্বার এই নাম্বারে আপনি টাকাটা পাঠাই দেন ঠিক আছে টাকাটাও নিয়ে যান এই নাম্বারটাও নিয়ে যান